আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মেডিকেল বিডির পক্ষ থেকে জানাই স্বাগতম দর্শক পিএলআইডি যারা রেগুলারলি ডক্টর মোহাম্মদ শফিউল্লা প্রধান স্যারের এই ভিডিওগুলোর সাথে যারা পরিচিত তারা এই শব্দটার সাথে অলরেডি এখন মনে হয় মোটামুটি ভালোই পরিচিত হয়ে গেছেন গত কয়েক বছর আগেও যদি কাউকে বলা হতো যে আমার পিএলআইডি হয়েছে এই শব্দটা অনেকেই হয়তো বুঝতেন না যে আসলে সমস্যাটা কী সো এখন আসলে আমরা অসংখ্য পেশেন্ট পাচ্ছি যারা দীর্ঘদিন যাবৎ এই ধরনের সমস্যাটায় ভুগেছেন কেউ কেউ বিভিন্ন ধরনের অপচিকিৎসারও সম্মুখীন হন এবং ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেন এরকম অসংখ্য ঘটনা আমরা দেখতে পাই দর্শক আজকে আমাদের সাথে সেটে যিনি উপস্থিত আছেন ইনি একজন হাউসওয়াইফ যিনি গত ছয় থেকে সাত মাস আগে থেকে উনি পিএলআইডি রোগে আক্রান্ত ছিলেন এবং লাইফ একরকম প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল দর্শক আসুন একটু ওনার সাথে কথা বলি কি হয়েছিল কি ধরনের ট্রিটমেন্ট ওনারা করেছেন এবং আজকে উনি কেমন আছেন সরাসরি একটু ওনার সাথে আমরা কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মা আপনার নামটা একটু বলেন আমাদেরকে আমার নাম মোসাম্মদ ফাতেমা ফাতেমা আক্তার আপনার বাসা কোথায় নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের কোথায় এটা সোনারগাঁ সোনারগাঁ একজন গৃহিণী হ্যাঁ কয় সন্তান আপনার <clears throat> চার সন্তান চার সন্তান সবাইকে একটু বড় হয়ে গেছে মোটামুটি আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা জানি যে আপনি এত দূর থেকে স্যারের কাছে এসেছেন ট্রিটমেন্টের জন্য কি হয়েছিল আপনার যদি আমাদেরকে একটু বলতেন আমার ছয় মাস আগে ব্যথা ছিল ভাষায় পরে হ্যাঁ অনেক চিকিৎসা করার পরে কিছু একটা ভালো হয়েছিলাম পরে আবার আজকে ষোলো সতেরো দিন ধরে আবার ব্যথা নিয়ে মেডিকেল প্রচন্ড রকম ব্যথা শুরু হয় মেডিকেল আচ্ছা। ঢুকার পরে এনকে সেবা নিয়ে চিকিৎসা নিয়ে আল্লাহ রহমত সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা একটু পিছনে ফিরে যাব আপনি বলছেন যে ছয় মাস থেকে আপনার এই ব্যথাটা শুরু হয়েছে ছয় মাস আগে কি আপনি মোটামুটি স্বাভাবিক ছিলেন সুস্থ ছিলেন কোনো রকম ব্যথা ছিল না মানে সংসারের সব কাজগুলো একাই করতেন সব কিছু করতে কোনো ধরনের ঝামেলা হতো না ছয় মাস আগে থেকে আপনি হঠাৎ করে দেখছেন ব্যথা হ্যাঁ। কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু কি মনে পড়ে পড়ে গেছেন এরকম কোনো কিছু হ্যাঁ এমন সাতটা নিচে নামতে গিয়ে একটু ব্যথা স্লিপ করে পড়ে গিয়েছিলেন হ্যাঁ। তখন প্রচন্ড ব্যথা পায় হ্যাঁ। সাথে সাথে কি কোনো ডক্টর বা কারো কাছে গিয়েছিলেন সাথে সাথে যাইনি পরে যখন ব্যথাটা বাড়ছে পরে কয়েকদিন পরে গেছিল আচ্ছা যখন ব্যথা বেড়েছে ডক্টরের কাছে গিয়েছে ডক্টর কি কোনো পরীক্ষা নিরীক্ষা করেছিল ডক্টর কোনো পরীক্ষা করেন এমনি অনলাইনে তো দেখাই আমার ভাই চিকিৎসা করেছিল আচ্ছা তখন কোনো ওষুধ দিয়ে দিয়েছিল আপনাকে হ্যাঁ। পাশাপাশি কি কোনো ব্যায়াম বা কিছু না ব্যায়াম ট্যায়াম কিছু দেয় না খালি এক মাস করতেছিল বড়ি খেতে বড়ি খেতে আচ্ছা ওষুধ খাওয়ার পরে কি কোনো ধরনের ইমপ্রুভমেন্ট করেছিল বা ভালো হয়েছিলেন এমন কিছু হয়েছিল হ্যাঁ ওষুধ খাওয়ার পরে তো ভালো ছিলাম আচ্ছা তিন চার মাস পাঁচ মাস পরে আবার হঠাৎ হঠাৎ করে দেখছেন আবারও সেই ব্যথা আচ্ছা সর্বোচ্চ খারাপ কি হতো দেখা যাচ্ছে প্রচন্ড কোমরে ব্যথা হ্যাঁ। কিছু দূর হাঁটাহাঁটি করলে আর হাঁটতে পারছেন না এরকমটা হ্যাঁ। হতো ব্যথা উঠলে আর দাঁড়াইতে পারি নাই শুয়ে যেতে হতো হ্যাঁ শুয়ে যেতে হতো এবং এই ব্যথা কি সারাক্ষণই থাকতো আপনার কাছে নাকি মাঝে মাঝে ব্যথাটা চলে যেত চলে যেত মাঝে মাঝে মধ্যে শুয়ে থাকলে আবার একটু চলে যেত রাতের বেলা কখনোই ব্যথাটা আসতো যে প্রচন্ড ব্যথা ঘুমাতে পারছেন না এরকম হ্যাঁ। হয়েছে রাতের বেলা আসতো আচ্ছা কিছু দূর হাঁটাহাঁটি করলেও টায়ার্ড হয়ে যেতেন আর আগের মতো হাঁটতে পারতেন না হ্যাঁ। আগে যেমন সংসারের কাজগুলো করতেন সেগুলো আর করতে পারছিলেন না যখন বিছানায় শুয়ে যেতে তো তখন উঠতে কি আবার অনেকক্ষণ সময় লাগতো হ্যাঁ। ব্যথাটা কি শুধু কোমরেই থাকতো নাকি রেফার হতো হ্যাঁ, পায়ের নিচ পর্যন্ত পায়ের নিচ পর্যন্ত ব্যথাটা চলে যেত তখন হাঁটতেও খুব কষ্ট হতো কষ্ট হতো তখন এরপরে কি আর কোনো ডক্টর দেখাননি এরপরে ডক্টর দেখা দেখানোর পরে ওই মনে করেন একটা ই দেখাইছিলাম অধ্যাপক ডক্টর ওই উনি আবার তিনটা ইনজেকশন দিছিল আর বারো তেরোশো টাকার করে দিছিল আচ্ছা ইনজেকশনটা কি কোমরে দিয়েছিল হ্যাঁ ইনজেকশন দিয়ে না শিরাই দিছিল আচ্ছা পরে ইনজেকশন দেওয়া লওয়ার পরও ব্যথা কমে না আচ্ছা ইনজেকশনের লগেও ব্যথা পরে আমার ভাই আলাই মেডিকেল নিয়ে আচ্ছা সরাসরি স্যারের কাছে নিয়ে আসে ডক্টর মনসুর প্রধান স্যারের কাছে স্যার যখন প্রথম দেখেন আপনাকে মনে আছে স্যার কি বলেছিলেন আপনাকে স্যার এমনি জিজ্ঞেসে জিজ্ঞানা করে আমি বলছি বলার পরে কিছু আমার কি জানি আমার করতে হইব আর পরীক্ষা টরীক্ষা এগুলি দিচ্ছে এগুলি করতে হইব আচ্ছা। পরে এগুলি করানোর পরে এমনি দাইলাম দেখানোর পরে কিছু মাজার ই ডিস্ক হয়েছে আপনাকে ভর্তি হওয়ার জন্য বলেছে হ্যাঁ, এবং সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে গেছেন হ্যাঁ। ভর্তি হওয়ার কতদিন পর থেকে বুঝতে শুরু করেছেন যে ধীরে ধীরে আপনি সুস্থ হচ্ছেন ভর্তি হওয়ার আমি আষ্ট নয় দিন পর থেকে বুঝতেছি যে আমার ধীরে ধীরে আপনি সুস্থ হয়ে উঠছেন ব্যথাটা কমে আসতেছে আগের মতো হাঁটাচলা করতে পারছেন এবং আজকে কততম দিন আপনার আজকে চোদ্দ পনেরো দিন পনেরোতম দিন কেমন আছেন আজকে সর্বোপরি আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি আগের মতো কি হাঁটাচলা করতে পারছেন এখন সেই প্রচন্ড ব্যথাটা কি এখন আসে আপনার না এই প্রচণ্ড ব্যথা নাই হাঁটতে পারছি বাথরুমে যাওয়া বিছানায় আসা একটু হাঁটাহাঁটি করা এগুলো কি একটু করে দেখেছেন সেই ব্যথাটা হচ্ছে কিনা হ্যাঁ দেখেছি আলহামদুলিল্লাহ তার মানে এখন আপনি ভালো আছেন হ্যাঁ।